बांगला पार्श्वे माच के धुए जीरे Daddy. now just feel আলোকে দোলা এই আমাদের জীবনের ঘামে ভেজা শরীরে বিনিময় পাপে চলে হে দোলা হে দোলা হে দোলা Hey, do la, hey, do la, hey, do la. হে দোলা হে দোলা এই আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই রাজা মহারাজা রে দোলা হে দোলা হে দোলা হে দোলা দোলা হে দোলা হে দোলা হে দোলা হে আকবর পথে মোরা কাজে নিয়ে ছুটে যাই রাজা মহারাজা হে দোলা হে দোলা হে দোলা হে দোলা হে আমাদের জীবনের ঘামে ভেজা শরীরে বিনিময় পথে চলি দোলা হে দোলা হে দোলা হে দোলা ও হিয়া না হিয়া না হিয়া না হিয়া ও হিয়া না হিয়া না হিয়া না